আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে চাচ্ছি ফাইবারে কোন সার্ভিসগুলো দিলে খুব দ্রুত সাকসেস পাওয়া যাবে এবং আমি এমন একটা সার্ভিস দেখাবো যেটার মাধ্যমে আপনারা চাইলে এই ধরনের সার্ভিসগুলো শিখে বা এই ক্যাটাগরির কাজগুলো শিখে আপনারা চাইলে খুব দ্রুতই কিন্তু অর্ডার পেতে পারেন এবং ভালো টাকা আর্ন করতে পারেন তো এগুলো সার্ভিস বাংলাদেশ থেকে খুব কম মানুষ খুবই কম মানুষ যারা এই কাজগুলো বাংলাদেশ থেকে করে এবং এই সার্ভিসগুলো জানি না কেউ শিখায় কি না বাংলাদেশের কেউ তো দেখি আমরা কোন সার্ভিসগুলো দিব এবং সেই সার্ভিসটা কি সেটা যদি আমি দেখাই আপনাদেরকে আপনাদের ফার্স্ট টাইমে এই কাজটা প্রপারলিভাবে শিখতে হবে শেখার পরে আমি মনে করি এই সার্ভিসগুলো দেন অথবা না শিখে যদি সার্ভিসগুলো দিতে আসেন টাকার লোভে সেক্ষেত্রে যারা রিয়েল ফিলান্সার তাদের প্রবলেম হয় আপনারা দেখা যায় কাজ না শিখেই গিক পাবলিশ করে অন্যটা কপি করে দিয়ে চলে যান দেখা যায় এই ক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম হয় তো আমি মনে করি আপনারা যদি প্রপারলি কাজটা করতে পারেন দেন শিখতে পারেন যদি আপনাদের শেখার কোনো প্রবলেম হয় আমাদের এই ধরনের ভিডিও আছে এটার উপর ভিডিও আছে তাহলে কিন্তু ওই ভিডিওগুলো দেখে নিয়ে কিন্তু কাজগুলো করতে পারেন তো কাজটা কি আমরা এখানে এসে আমরা সার্চ করব ফাইবারে find find best best Instagram influencer research এটা লিখে আপনারা সার্চ করতে পারেন এটা দেখেন মোটামুটি এটাতে হিউজ কাজ পাওয়া যায় ঠিক আছে হিউজ কাজ পাওয়া যায় যদিও আমি এটা অনেক বড় লেখলাম তো আপনি শর্টকাটও লিখতে পারেন দেখেন এখানে টোটাল সাত হাজার সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে যদি আমরা অনলাইনতে দেখি সর্বোচ্চ আমরা পাঁচশো পাবো হ্যাঁ পাঁচশো সত্তরটা সার্ভিস কিন্তু এখানে আছে যারা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের কাজগুলো করতেছে এবং কাজগুলো যদিও একদম সিম্পল এটা একটা ক্লাস অনের ছেলেকেও যদি দেখায় দেন একবার এই কাজটা করতে পারবে খুব কষ্টকর কাজ না জাস্ট যারা যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে তাদেরকে আপনি জাস্ট ফাইন করে দিবেন সেক্ষেত্রে বিশটা পঁচিশটা তিরিশটা অ্যাকাউন্ট বা তিরিশটা ইনফ্লুয়েন্সারকে বের করে দিলে দেখা যায় পাঁচ ডলার দিয়ে দেয় তো এই সার্ভিসগুলো দিয়ে যদি দেন এখানে আপনার প্রতিযোগী মাত্র পাঁচশো জন পাঁচশো সত্তর জন এটা কিন্তু বিষয় না তো কিছু কিছু সার্ভিস আছে যেগুলো কিন্তু হিউজ আপনার প্রতিযোগী থাকে তো এখানে কি কি বের করতে হয় আমাদের ক্লাস তো আছে চাইলে ওইটা দেখে নিতে পারেন অথবা আমাদের next class Instagram influencer marketing research কীভাবে করতে হবে ইনফ্লুয়েন্সার রিসার্চ কীভাবে করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো আমাদের প্রিমিয়াম কোর্সের ভিতরেই আছে আমরা এটা ফ্রিতেই পাবলিশ করে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং ইনফ্লুয়েন্সার মার্কেট রিসার্চের মার্কেটিং রিসার্চ বা ইনফ্লুয়েন্সার রিসার্চের গিকও কিন্তু তৈরি করার ভিডিও আমাদের আছে চাইলে ওটা দেখে নিতে পারেন তো এখানে কি কি দিতে হয় ID URL full name bio details following count কতগুলো ফলোয়িং ফলোয়িং আছে ফলোয়ার কাউন্ট এঙ্গেজমেন্ট রেটও টার্গেটেড লোকেশন এগুলো কিন্তু দিতে হয় এই কাজগুলোর ভিতরে তো এই একটা কাজ খুবই কাজ পাওয়া যায় এই মার্কেট প্লেসে খুবই কাজ পাওয়া যায় যেহেতু এখানে সার্ভিস এখন খুবই মোটামুটি ভালো একটা অবস্থানে আছে সাত হাজার এবার যদি আমি আরেকটু ইয়া করে দিই ইনফ্লুয়েন্সার রিসার্চ যদি আমি আরও একটু কয়েকটা ওয়ার্ড আমি কিওয়ার্ডগুলো ছোট করে দেই দেখি এবার কতজন আসে দেখেন পাঁচ হাজারই আসছে তো এবার আসি দু একটা আমরা গিকগুলো শো করি দেখি এখানে তারা কী ধরনের সার্ভিসগুলো দিচ্ছে এবং কি কি প্রোভাইড করতেছে পাঁচ ডলারে সেটা আমরা দেখতে পারি এটার ভিতরে যদি অর্ডার চলতেছে না এখন বর্তমানে তো আমরা আরেকটা গিক দেখি ফার্স্ট পজিশনে আছে এটা খুবই কিন্তু জনপ্রিয় সার্ভিস যদিও এখানে মানুষ খুব একটা কাজ করে না এখানে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের অন্য অন্য সার্ভিসগুলো চলে আসছে এই একজন দেখেন কততে আসছে দুইটা অর্ডার রানিং আছে তো এগুলো টুকটাক অর্ডার ভালোই পাওয়া যায় দেখেন তিন হাজারটা কাজ করছে শুধু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়েই Instagram marketing influencer marketing okay এগুলো নিয়ে কাজ করতেছে কেউ কেউ আছে যারা নিজেদের অ্যাকাউন্টগুলো বড় করছে সেখানে নিজেদের অ্যাকাউন্টেই তাদের পোস্টগুলো মানে যারা ইনফ্লুয়েন্সার মার্কেটার খুঁজতেছে যে আমার ধরেন একজন বিক্রেতা একজন বিক্রেতা ধরেন একটা কিছু প্রোডাক্ট নিয়ে আসছে এই প্রোডাক্ট রিলেটেড আপনার একটা অ্যাকাউন্ট আছে ধরেন আমি যেটা কাজ করছি আমি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছি একটা সময় দেখা যাচ্ছে আমার একটা ক্যাট রিলেটেড বা ডগ রিলেটেড একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এখন ওইটার ভিতরে মোটামুটি ফলোয়ার আছে এখন আমি বললাম যে আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে বায়ার তো বলবে হ্যাঁ তুমি কি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বের করে দিতে পারো অথবা তোমার কি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে হ্যাঁ বলো আছে তো বায়ার জিজ্ঞাসা করবে যে হ্যাঁ ডক রিলেটেড না ক্যাট রিলেটেড অথবা আদার্স আপনি যে কোনো জিনিস হতে পারে তো আপনি জাস্ট বলবেন যে হ্যাঁ আমার একটা ডক রিলেটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে যারা আপনি দেখতে পারেন তো আমরা যখন দেখাবো তখন বলবে হ্যাঁ এটা মোটামুটি ঠিক আছে তুমি আমার একটা পোস্ট কি রাখতে পারো তোমার প্রোফাইলের ভিতরে তো এর জন্য তুমি লাইফ টাইম এই পোস্টটা রাখবা আমি বিনিময়ে তোমাকে দশ ডলার বা বিশ ডলার দিব এভাবে কিন্তু ইনফ্লুয়েন্সার মানে কাজ করা হয় মানে টোটাল হচ্ছে আমরা যেমন ইউটিউবে আমরা ইন স্পন্সার হিসেবে কাজ করি এখানে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারেন আর যদি মনে করেন না আমি এরকম আমার অ্যাকাউন্ট বড় হয় নাই তো আমি চাচ্ছি যে যারা ইনফ্লুয়েন্সার আছে যারা এগুলো সার্ভিস দিয়ে যাচ্ছে যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে তাদের বড় বড় বিগ বিগ অ্যাকাউন্ট আছে আমি তাদেরকে একটা লিস্ট করে দেবো বায়ার যেন তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের সাথে কথা বলে তার ব্যান্ডটাকে মার্কেটিং করতে পারে এর জন্য যদি আপনি অ্যাকাউন্ট ফাইন্ড করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অর্ডারগুলো দিবে এগুলো আপনাকে খুব বেশি যে প্রতিদিন যে অর্ডার পড়বে এরকম না মাসে তিনটা চারটা পাঁচটা করে অর্ডার পাবেন খুব ভালোভাবেই ঠিক আছে তো আশা করি খুব ভালোভাবে কাজ করা যাবে এখানে দেখেন নিস রিলেটেড মানে পাঁচটা ইনফ্লুয়েসারের অ্যাকাউন্ট বের করে দিবে ইমেল ট্যাম্পলেট ইনফ্লুয়েন্সার ওকে এগুলো করে দিবে এখানে দশটা করে দিবে এখানে বিশটা ইনফ্লুয়েসার করে দিবে দেখেন হিউজ টাকা নিচ্ছে এই একজন লেভেল অনের সেলার মোটামুটি একুশে আসছে দেখেন ইনফ্লুয়েসারের মোটামুটি কাজই করতেছে তিনি তো লাস্ট ডেলিভারি দিচ্ছে কয় তারিখে আমরা যদি নিচের দিকে আসি দেখতেই পারবো মোস্ট রিসেন্টে আমরা যদি দেখি মোস্ট রিসেন্ট এক উইক আগে এক উইক আগে একটা অর্ডার দিছে অর্ডার কমপ্লিট করছে তারপরে সামনের মাসে কিন্তু ভালোই কাজ পাচ্ছে মানে কাজ পাইছে আর কি তো আমরা জানি যে ডিসেম্বরের মধ্যে একটু কাজ কম থাকে সবারই কাজ কম থাকে এখন ভ্যাকেশন চলতেছে দেন ফাইবার একটা আপডেটও চলতেছে অনেকেরই কাজ বন্ধ আছে তো এটা বিষয় না যদি আপনারা ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের এই কাজটা শিখে যদি মার্কেট প্লেসে এখন নামতে পারেন আশা করি যে মোটামুটি আপনারা কাজ পাবেন এবং এটার খুবই চাহিদা আছে তো এটা আপনি দিতে পারেন অথবা ইনস্টাগ্রাম মার্কেটিং তো আছেই ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের সাথে সাথে আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং রিসার্চ আপনি কিন্তু করে দিতে পারেন এই সার্ভিসটা আমি মনে করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে যদি এই কাজটা যদি প্রপারলি শিখতে পারেন মোটামুটি এখানে গিক করে করে এবার দেখেন একটা মজার বিষয় হচ্ছে নতুনরা কিন্তু ফার্স্ট পজিশনে চলে আসছে দেখি আমি পাঁচ নাম্বার পরে যাই দেখি ওকে পাঁচ নাম্বারে ওখানে দু একজন রিভিউ আছে ওকে আমি একটু লাস্টের দিকে যাই যেহেতু আমাদের প্রতিযোগী হচ্ছে ধরেন অনলি অনেক কম পাঁচশো অনলাইনে যারা থাকে অনেকে আছে যারা কি গিগ পাবলিশ করে চলে গেছে এখানে কাজ করে না ঠিক আছে তো আমি মনে করি যে আপনারা চাইলে কি যদি অনলাইনে থাকেন ঠিক মতে আপনারা অর্ডার পাবেন হানড্রেড পার্সেন্ট শিওর আমি গ্যারান্টিতে বলে দিতে পারি তো এই একটা কাজ আছে শর্টকাট পদ্ধতিতে আপনার এই কাজটা ছোট্ট একটা কাজ বেশি না দেখেন এখানে যারা ভালো কাজ করছে তাদের কিন্তু লাস্টের দিকে চলে দিছে মানে আর যারা প্রথম নতুন সেলার আছে তাদের কিন্তু সামনের দিকে ফাইবার দিয়ে দিছে যাতে নতুনরা যেন কাজ পায় মানে নতুনদেরকে একটা সুযোগ দেওয়া ফাইবারের এটা একটা টিক্স তো যেটার মাধ্যমে নতুনরা কাজ পাবে এবং পুরাতনদের একটু পিছনে রেখে দিছে ঠিক আছে ফাইবার নিচ থেকে নতুনদেরকে প্রমোশন করতেছে তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন দেখেন লাস্টের দিকে দেখেন কী পরিমাণ অর্ডার কমপ্লিট করছে এবং হাই হাই অনেক মানে ভালো ভালো প্রোফাইল কিন্তু লাস্টের দিকে আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই কাজটা শিখে কিন্তু আপনারা খুব সহজে মার্কেট প্লেসে নামতে পারেন আপাতত একটা কাজই শিখে মার্কেটে নামতে পারেন অথবা আপনি টোটাল ডিজিটাল মার্কেটিং শিখে মার্কেট প্লেসে নামতে পারেন আমরা যেটা বলে থাকি যে আপনার মন যে কাজগুলো আপনার পছন্দ হয় বা যে কাজগুলো আপনার ভালো লাগে সে কাজগুলোর উপরে একটা লিস্ট তৈরি করেন যে এই কাজগুলো আমার খুব করতে ভালো লাগতেছে বা শিখছেন দেন তারপরে আপনি সাঁতরা গিক পাবলিশ করতে পারেন তো তাহলে কিন্তু আপনার ওই রিলেটেড সাতটার ভিতরে আপনার কোন অ্যাকাউন্ট বা অ্যাকাউন্টের ভিতরে কোন দুইটা গিগ র্যাঙ্ক করবে সেটা কিন্তু আপনি বলতে পারবেন না হ্যাঁ র্যাঙ্ক করানোর সিস্টেম আছে অনেকগুলো যদি বলেন যে না আমি এটার উপর আমি আমার র্যাঙ্ক করাবো আমার গিগ তাহলে সেটা করা যায় সেটা ট্রিক্স আছে তো আপাতত যদি আপনি অর্গানিকভাবে যদি করতে চান তাহলে ফাইবারের উপর ছেড়ে দিতে হবে ডিপেন্ডেন্ট কিছু করার নাই ঠিক আছে ফাইবারের উপর ছেড়ে দেন যেটা আপনার র্যাঙ্কিংয়ের দিকে ভালো করবে ইম্প্রেশন হবে অর্গানিক ক্লিক পড়বে তাহলে সেটাই কিন্তু আপনার কাজে দিবে তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ